যেতা লাগে ইতো জামাইরে বন্দি হইতে যেতা লাগে বৌদি মুখ কিনিয়া ইচ্ছা মতো শপিং করবে আমার একটা মাত্র বউরে যেতা লাগে হৌরে ইচ্ছা মতো শপিং করো জামাই টেহার ব্যাংবে চিন্তা বাচ্চা লইয়া দিয়া কিনিয়া দিমু শাড়ি আতর মাঝে থাকবো তোমার এপেলর গড়ি আমার লক্ষ্মী শোনা বউ যেতা লাগে ইতো জামাইরে বন্দি হইতে যেতা লাগে বৌদি মুখ কিনিয়া ইচ্ছা মতো শপিং শোনাবো যেটা লাগে পাইছিলাম আমার লক্ষ্মী শোনা বউ জেতা লাগে ইদো জামাই রে বন্দি হইতে জেতা লাগে বৌদি মুখি নিয়া ইচ্ছা মতো শপিং করবে আমার লক্ষ্মী শোনা বউ জেতা লাগে ইদো জামাই বন্দি হইতে জেতা লাগে বৌদি মুখি নিয়া ইচ্ছা মতো শপিং করবে আমার লক্ষ্মী শোনা রাশি দেখে ফাঁসি shopping うん。